আসসালামু আলাইকুম আমার প্রিয় ব্যক্তিত্ব লেখক প্রয়াত হুমায়ুন আহমেদ স্যারের অসাধারণ সৃষ্টি এই গানটি আশা করি আপনাদের ভালো লাগবে ও কারিগর দয়ার সাগর ও গো দয়া পশরাইতে যেন আমার মরণ চাননি পশরাইতে যেন আমার মরণ ও কারিগর দয়ার সাগর ও গো দয়া

啊。 গেছে মুছে গো দয়ার সাগর ও গো দয়া চাঁদনি পশম যেন আমার মন চাঁদনি পশম চাঁদনি পাশরাইতে যেন